বাবা শাহেদ ওঠো বাবা সেহরি করবে না আচ্ছা ঠিক আছে পরে যেন আবার মন খারাপ করো না সেহরি এই সাহেব কই যাও দাদু কি রে এত রাতে তুমি আজকে লেট চলো চলো সিরির টাইম হয়ে গেছে সময় নেই এই নাও দয়াময় ক্লান্ত দে শান্তি আনো দাদু শীর সময় খেয়ে নাও প্রাণে প্রাণে মিল করে দাও মাহে রমজান কি পাশের বাসার দাদুকে বলবে দাদি না আসা পর্যন্ত যেন আমাদের সাথে ইফতার করে সেহরি ও ইফতারে বেছে নিন উন্নত মানের গম আর খাঁটি দুধের তৈরি অল টাইম মিল্ক ব্রেড সারাদিন থাকুন সুস্থ সবল অল টাইম ব্রেডের পক্ষ থেকে সবাইকে জানাই রমজানুল মুবারক অল টাইম মিল্ক ব্রেড পুষ্টির সাথে তুষ্টি সবসময়